বলে আমাদের চাইতে বেধর্মী যারা আছে আমি দেখেছি অন্য দেশে তারা গবেষণা বেশি করে আমার যতটুকু ধারণা এখন কে প্রশাসন কি সমস্যা কি ওনাদের সমস্যা কি বলে সমস্যাটা বলা লাগবে মাপের মূল্য পেয়েছে দিন কিন্তু এটা শেষ না দিন আসবে আমি কথা চুপ করেন ভাই একটা লোক গেছে চিড়িয়াখানায় বউকে নিয়ে গেছে চিড়িয়াখানায় বান্দরকে একটা আম দিয়েছে আম একবারে মুখে না মুখে দিয়েছে মুখে দেওয়ার পরে আম আর পেছন দিয়ে বের হয় না শেষ পর্যন্ত কয়েকদিন পর আর এক দম্পতি গিয়ে আর একটা আম দিয়েছে বানর মুখে দেবে না দিয়ে দিয়েছে পেছনে আমি আম দিলাম কষ্ট করে আর মুখে না দিয়ে পেছনে দিল এই বেটা এর মালিকও বিয়াদব এসে বলছে আপা চিল্লাবেন না আপনি তো জানেন না বাস্তবতা কয়েকদিন আগে আপনার মতো এক মহিলা একটা আম দিয়েছে বানর একবারে মুখে দিয়ে আর বের হয় না শেষে পেছনে সিঁড়ি আম বের করা হয় ওই দিন থেকে কেউ কিছু আমার বানরকে দিলে আগে মুখে দেয় না আগে পেছনে দিয়ে দেখে যে বের হবে কিনা এত সুন্দর একটা অনুষ্ঠানে যা করছেন সময় কিন্তু আসবে পেছনের আন্দাজ বুঝে আঠের আমের আমি আটকে যাবো। ভণ্ডামি করার জায়গা একটা সীমা থাকে اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن আল্লাহ বড় আশা নিয়ে এসেছিলাম তোমার কালাম শোনার জন্য চাতক পাখির মতো আমরা শুনছিলাম কোরআনের এই কথাগুলো যারা শুনতে দিল না তোমার জমিনে আমরা বিচার দিলাম আল্লাহ তুমি আবু জেহেলের মতো যা পারো করো কষ্ট স্বীকার করেছে যুবকেরা এই যুবকদেরকে কোরআনের জন্য কবুল করো আগামীতে এই ময়দানটা কোরআনের জন্য তুমি ওপেন করে দাও রব্বুল এত আশা নিয়ে দূর দূরান্ত থেকে এসেছে যে সমস্ত মানুষের ষড়যন্ত্রের কারণে মাহফিলটা বন্ধ হয়ে গেল তুমি তাদের ঘরে ঘরে একটা তৈরি করে দাও যখনই মরণ আসবে অন্তত একবার হলেও যেন পড়িলাম লা Tiro no botica, man.